আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আপনাদের আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের ভিডিও টপিক হলো পুরাতন জিমেল কিভাবে রিকভার করতে হয় মানে আপনার জিমেল কোনো একটা জিমেল ডিলেট করে ফেলছেন অর্থাৎ ডিলেট হয়ে গেছে এটা কীভাবে রিকভার করবেন বা কীভাবে এটা আবার ফিরে আনবেন চলুন এটা নিয়ে জানা যায় বা দেখে আসা যাক প্রথমত আপনারা আপনাদের জিমেলে চলে আসবেন আমি আমার জিমেলে চলে আসলাম আসার পর এখানে দেখুন ইমেল আর ফোন নাম্বার দেখাচ্ছে আপনার আপনার ইমেল অ্যাড্রেসটা যদি মনে না থাকে তাহলে কীভাবে বের করবেন তাহলে ইমেল অ্যাড্রেস মনে না থাকলে আপনার ফোন নাম্বারটা অবশ্যই দিচ্ছেন একটা রিকভার করার জন্য সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম আপনারা আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন তারপরে নেক্সট দেখা লেখা আছে এখানে এখানে নেক্সটে চলে যাবেন আমি নেক্সটে চলে গেলাম তারপরে এখান থেকে আপনার পাসওয়ার্ড চাচ্ছে যদি পাসওয়ার্ড মনেও না থাকে তাহলে কি করবেন এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিবেন প্রথম করে দেখুন আমাদের এখানে আরেকটা ইন্টারফেস দেখাচ্ছে এটার দিকে দেখুন enter last password last password মানে এখানে আবার নতুন করে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে নতুন করে আপনারা কি আরেকটা পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি দিয়ে দিচ্ছি তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সটে চলে যাবে আমি নেক্সটে চলে গেছি তো এখানে দেখা যাচ্ছে দেখুন আমারটা সাকসেস হয়েছে বলে দিচ্ছে মানে আমারটা রিকভার হয়ে গেছে তো এখান থেকে কন্টিনিউ দেখা কন্টিনিউ লেখা আছে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম রুট হচ্ছে নেট বললে এই দেখুন আমারটা এখানে শো করতেছে মানে আমারটা রিকভার হয়ে গেছে এই দেখুন আমার জিমেলটা কিন্তু পুনরায় রিকভার হয়ে গেছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম